এখানে দেখেন অনেক ধরনের audio visual green screen effect audio spectrum আমরা একটা প্লেলিস্ট পেয়ে গিয়েছি এখানে দেখেন বিভিন্ন ধরনের অডিও স্পেকট্রাম কিন্তু রয়েছে এখান থেকে যেটা আমার ভালো লাগে আমি সেটা ডাউনলোড করে নিতে পারি বিভিন্ন শেপসের আছে এগুলোকে ফ্রি নাকি না এগুলো পে করতে হবে হ্যাঁ এগুলো তো ইউটিউবে জাস্ট এটা বললাম তো যে হচ্ছে আপনার ভিডিও ফুটেজ ডাউনলোড করে নিয়ে জাস্ট একটার উপরে বসায় দিবেন এটা সমস্যা হচ্ছে এটা ম্যাচ করবে না। এটা হচ্ছে ব্যাপার। আর যদি আচ্ছা। অডিওর সাথে ম্যাচ করে, করে বাম্প দেখাইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই রেন্ডার আচ্ছা। ফরেস্ট যে সাইট ব্যবহার করতে হবে। আচ্ছা আমি এমনিতে নরমালি একটা যেকোনো একটা ডাউনলোড করে নেই। খুব বেশি টাইম ওয়েস্ট করব না। আচ্ছা এটা এটা ডাউনলোড করব আমি এটা প্রথমে শেয়ার যাচ্ছি তারপর এখান থেকে আমি কপি করে নিলাম লিংকটা তো এটা হচ্ছে আমি ওয়েবস ইনকগনিটোতে যাচ্ছি একটা ইনকগনিটো ট্যাব খুলে নিব আচ্ছা ইউটিউব থেকে আমি যেভাবে ভিডিওগুলো ডাউনলোড করি যে ইউটিউবের লিঙ্কটা দেখেন অ্যাক্সেস করার পরে এই যে ইউটিউবের ওয়াই এর আগে দুইটা এস বসায় সেটা থেকে অ্যাক্সেস করলে কিন্তু এটা ডাউনলোড লিংকটা আমি মোটামুটি পেয়ে যাওয়ার কথা কিন্তু এখন কেন জানি শো করতেছে না আমি দেখি যেখানে ইউটিউব ডাউনলোডার আচ্ছা আমি এটা মোটামুটি এমপি ফোর এটাতে ডাউনলোড করে নিব আচ্ছা আমার ডাউনলোডসটা হওয়ার কথা হ্যাঁ ডাউনলোড হয়ে গিয়েছে গতকালকে সেই প্রজেক্টটাই আমরা আজকে কাজ করব। এখানে আমরা করব কি অডিও ভিজুয়ালাইজারটা অ্যাড করে দিব। এখন দেখেন আমরা অডিও যে স্পেকট্রাম সেটা ইউজ করতে চাইছিলাম হচ্ছে এখানটাতে। এখানে যদি আমরা ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি আমরা কি করব বলেন তো এখন? এটা আপনাদের একটা টাস্ক হিসাবে আমি কোশ্চেন যদি করি যে এই মুহূর্তে আমার এক ভিডিও যদি এই ভিডিওর উপরে প্লেস করতে হয় এখানে তাহলে আমার এখন কি করণীয়? কোনটাতে আমি ট্যাপ পিআইপি না? জি জি পিআইপি তে ট্যাপ করব এখান থেকে আমি প্লাস পিআইপি তে ট্যাপ করে আমার যে অডিও ভিজুয়ালাইজেশন যেটা ডাউন ছিল সেটা আমি ডাউনলোড করে নিয়ে আসলাম এখন আমি এটাকে একটু ছোট করে নিব ঠিক যতটুকু আমার শেপস আছে এখানে সেই অনুযায়ী আচ্ছা এখন এটা থেকে আমি কি করব ক্রোমা করব তো আমি ক্রোমা হ্যাঁ এটা অফ করে দিলাম এবং স্ট্রেন্থটা হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি কিন্তু এখন দেখেন এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এটাই যে এর নিচে দেখেন বিষ্ণু গেমিং টেক নাকি একটা লেখা উঠে আছে কিন্তু আমি অবশ্যই আমি একটু বড় করে দেখাই আপনাকে এইখানে দেখেন দেখতে পাচ্ছেন এই বিষ্ণু গেমিং টেক এইটার আহ, একটা ইয়ে রয়েছে তো আমি চাচ্ছি না যে এটা শো করবে আমি আবার আন্ডু করে জায়গায় ফেরত যাচ্ছি আগেরটাতে আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাস্ক করে দিব আচ্ছা এটাকে সিলেক্ট করলাম তারপর মাস্ক অপশন চাপ দিলাম এখন মাস্ক করব কিভাবে মাস্কের কাজ হচ্ছে আপনার হোয়াইট স্পেসটা ভিজিবল হবে আর ব্ল্যাক স্পেসটা ইনভিজিবল হবে তো এখানে দেখেন অনেকগুলো মাস্কের শেপস দেওয়া রয়েছে এই শেপসটা দেখাচ্ছে যে আপনার নিচের অংশ মাস্ক মানে নিচের পার্ট যতটুকু দেখাবে সেটুকু কিন্তু ইনভিজিবল আর উপরে যত আপনি নিয়ে যাবেন তত উপরেরটুকু হচ্ছে ভিজিবল হবে ঠিক আছে মানে মাস্কের কনসেপ্টটা হচ্ছে এটা যে এখানে যে প্রিভিউটা দেখাচ্ছে এই প্রিভিউ এর দেখেন উপরের অংশ হোয়াইট নিচের অংশে ব্ল্যাক তো ব্ল্যাক অংশটুকু ইনভিজিবল হবে আর উপরের অংশটা হোয়াইট যেহেতু সেহেতু ওইটা হবে ভিজিবল এটা যেমন দেখেন যে মাঝখানে হোয়াইট তার মানে মাঝখানে ভিজিবল আর দুই পাশে ইনভিজিবল মানে দুই পাশে ব্ল্যাক রয়েছে এটা যদি একটা স্কোয়ার শেপে দেন তাহলে দেখেন এর মাঝখানে যতটুকু আছে সেটুকু ভিজিবল বাকি চারিপাশে ইনভিজিবল একটা সার্কেল শেপের মাস্ক হতে পারে হার্ট শেপের মাস্ক হতে পারে তো এখন এখানে আমার যেরকম প্রয়োজন আমি আমার প্রয়োজন হবে হচ্ছে একটা লিনিয়ার একটা মাস্ক তো আমি এটাকে সিলেক্ট করে এই দাগটাকে জাস্ট একটু ড্র্যাগ করে এর নিচেই দিয়ে দিলাম এখন দেখেন সেই লেখাগুলো হারিয়ে যাবে এখন কিন্তু সেই লেখাটা দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এখন দেখেন এটাতে হয়েছে কি এটাতে একটা সাউন্ড রয়ে গিয়েছে এটাতে একটা অডিও ক্লিপ সাউন্ড রয়েছে তো এটা আমার সেটা ডিটাচ করতে হবে এটার ভলিউমটা আমি একেবারে জিরো করে দিতে পারি ইন্ডিয়া থেকে আমাদের এখন যদি আমি একটু প্লে করি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ইন্ডিয়া থেকে আমাদের এক ভাই একটা প্রশ্ন করেছেন খুবই দুঃখজনক যে সাউন্ড শুনতে পাচ্ছেন জি পাচ্ছি ভাই আচ্ছা। তো এখন দেখেন মোটামুটি এটা কিন্তু আমাদের অডিও ভিজুয়ালাইজেশন করে নিয়ে আসা না। <coughs> দেখ মোটামুটি ম্যাচ করতেছে, হ্যাঁ? আসসালাম রাহমাতুল্লাহি ইন্ডিয়া থেকে আমাদের এক ভাই একটা প্রশ্ন করেছেন। খুবই দুঃখজনক যে আমি নতুন সিআইডিতে এসেছি। আল্লাহ আপনাকে কবুল করুন, দিনের প্রতি অটল রাখুন। আপনার পরিবারকে আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। আপনার নেক হায়াতে করুন। আপনার নেক কাজগুলো আল্লাহ কবুল করুন। যে সঠিক পথটা আপনি পেয়েছেন এখন প্রশ্ন আপনার যে সালাত আদায় করা করা ইমাম সাহেব যদি গালি ও মারতে চায় সে কথাগুলি অন্যকে বললে বলা গিবত হবে কিনা বা বলা যাবে কিনা জি বলা যাবে গিবত হবে এটা তো কষ্টের কথা বলতে পারেন গিবত হবে কেন গিবত ভালো করে বুঝেন গিবত হচ্ছে ওই কাজ যে কাজ ইমাম সাহেবের একটা মনে করি ইমাম সাহেবের একটা দোষ ঠিক আছে একটা দোষ তো উনি আচ্ছা, তো আমি এখন দেখেন যে আমার দেখতে হবে যে আমার অডিওটা কোন পর্যন্ত আছে এটা কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত নাই তাহলে আমাকে কি করতে হবে এটাকে আবার একটা কপি করতে হবে এটা একটা কপি করে আমাকে কপি করলাম আমি তারপর এটাকে ড্রাগ করে ধরে আমি এর পেছনে নিয়ে গিয়ে বসিয়ে দিব আচ্ছা এখন দেখেন এখানে একটা সমস্যা আছে যেটা হচ্ছে এই ভিডিও যেখানে শেষ হয়েছে একেবারে শুরুতে সম্ভবত কিছুটা ফ্ল্যাট লাইন ছিল আমি একটু প্লে করে দেখি হবে বুঝতে পেরেছি এটা বোধ আর যদি অপবাদ আশা করি বুঝতে পেরেছি কিন্তু এই কথাগুলি তো গিবত না এগুলি গিবত না এগুলি গিবত হবে না ভাই ঠিক আছে আল্লাহ আপনাকে মাফ করুন আর একটা বিষয় যেহেতু সে একদিন নতুন পথে আসছে খুব একটা বোঝা যায়নি হ্যাঁ খুব একটা বোঝা যায়নি তারপরেও আমি একটু এটা স্প্লিট করে কিছু অংশটা কেটে দিব আমি একটু স্প্লিট করে নিলাম নিয়ে এই যে মাছের অংশ যেটুকু আছে কিছুটা আমি এটা ফেলাই দিব আর এটাকে ড্র্যাগ করে ধরে এর সাথে আমি ম্যাচ করে দিব আচ্ছা এখন আরো আশা করি বুঝতে পারছি কিন্তু এই কথাগুলি তো গিবত না এগুলি গিবত না এগুলি গিবত হবে না ভাই ঠিক আছে আল্লাহ আপনাকে মাফ করুন আর একটা বিষয় যেহেতু সে একদিন নতুন পথে আসছেন কিছু পরামর্শ সেটা হচ্ছে এখন কিন্তু আরো বোঝা যাচ্ছে না হ্যাঁ এখন পুরোই বোঝা যাবে এখন এইভাবে করে, করে আমাদেরকে কয়েকবার অডিও ক্লিপটা ব্যবহার করতে হবে যাতে করে আমাদের ই হয়ে যায়, পুরোটা কভার হয়ে যায়। আমি এটাকে আরো একবার কপি করব। তারপর এটা লাস্ট নিয়ে গিয়ে ছেড়ে দিব। আচ্ছা এখন দেখেন ভিডিও যেখানে শেষ তারপরেও অনেকটা অডিও থেকে গিয়েছে দেখছেন তো আমার কিন্তু এক্সট্রা যে পার্টটা সেটা দরকার নেই তো আমি এটা এখান থেকে আমি এটা স্প্লিট করে নিব স্প্লিট করে নিলাম এবং শেষের অংশটা আমি ডিলিট করে দিলাম হ্যাঁ। মারতে চায় সে কথাগুলি অন্যকে বললে বলা গিবত হবে কিনা বা বলা যাবে কিনা জি এটা গিবত আচ্ছা এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা আমি যেটা বুঝালাম এখন জি বোঝা যাবে এখন আমাদের যেটা করতে হবে আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে জি জি আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস খুবই সহজ লাগে মনে হয় এটা একবারে সহজ কাজ কিন্তু নিজে করতে গেলে কিন্তু আবার যে হ্যাঁ গোলমাল পাকিয়ে ফেলি <laughs> আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন কারো লাইনে যারা আছেন এটা এটা এটা দরকার আচ্ছা ইয়ে এছাড়া ওই যে কোথায় বলেন কোন সাইটে একটু দিতে না পরে আমরা এটা ইনশাআল্লাহ কিনে ফেলব জি আমি তাহলে একটা ই করি যে ফোনের স্ক্রিনটা শেয়ার অফ করে আমি হচ্ছে যাচ্ছি আচ্ছা আমরা যদি একটা কিনি তাহলে কি সেটা শুধু একজনই ব্যবহার করতে পারবে নাকি এটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো না এটা ডিস্ট্রিবিউট করতে পারবেন এটা সম্ভবত চারটা ডিভাইস পর্যন্ত অ্যাকসেপ্ট করে চারটা কি পাঁচটা এরকম আর কি ওদের ক্রাইটেরিয়াটা একটু আর এটা সবাই মনে হয় মানে ইউজও করতে পারবেন কিনা সেটা একটা ব্যাপার আছে। তো আমি দেখাচ্ছি ইনশাল্লাহ যাদের কাছে সহজ মনে হয় আপনারা চার পাঁচজন জন ইউজ করবেন। এবং এটা ইউজ করতে পারলে হবে কি যে আপনাদের অনেক কাজটাই ইজি মনে হবে। আর যে ভিজুয়ালাইজার যে ব্যাপারটা এটা খুবই ম্যাচ করবে। অডিওর সাথে, সাথে যখন ম্যাচ করবে তখন আরো ভালো লাগবে। আচ্ছা তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আহ, ফটোশপে গেলাম আমি আমার ফটোশপ থেকে আমি একটা গ্রিন কালারের একটা আহ, ই করে নিব একটা স্ক্রিন বানিয়ে নিব এটা আপনি অবশ্যই ইয়েতেও পেয়ে যাবেন যদি আপনি না করতে চান এখান থেকে আমি করতে পারি কি যে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন লিখে জাস্ট সার্চ করলাম এখন দেখেন অনেকগুলো ইমেজ পেয়ে যাব এই ইমেজগুলো জাস্ট আমাকে ডাউনলোড করে নিলে চলবে কিন্তু আমি এখানে চাচ্ছি যে আমার যে সাইজটা মেনটেন অর্থাৎ nineteen twenty by ten eighty যেটা ইউটিউব রিকমেন্ডেড যে ইয়া রেশিও সেই রেশিওটা যেন মেনটেন থাকে এই জন্য আমি করব কি আমি এটা ম্যানুয়ালি ফটোশপে তৈরি করে নিচ্ছি তো আমি জাস্ট এটাকে একটা ইমেজ হিসেবে সেভ করে দিলাম এটা আপনাদের খুব বেশি না জানলেও চলবে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন কোনো বিষয় না এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমি যখন দেখেন যে প্রথমে এটা গেলাম কোথায় একেবারে শুরু থেকে প্রথমে আমি লিখছি হচ্ছে গুগলে অডিও ভিজুয়ালাইজার লিখে জাস্ট সার্চ করছি সার্চ করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার রেন্ডার ফরেস্ট ওয়েবসাইট আসছে তো রেন্ডার ফরেস্ট ওয়েবসাইট আমি গেলাম এখানে দেখেন যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে আমি এখান থেকে জাস্ট একটা টেমপ্লেট এখান থেকে চুজ করলাম এখন আমাকে এখানে বলতেছে কি ক্রিয়েট নাও আমি ক্রিয়েট নাও ট্যাপ তারপর এখান থেকে আমি জাস্ট আমার মাই ফাইল থেকে আমার পিকচারটা সেটা আমি অ্যাড করে নিব গ্রিন স্ক্রিনের সেই আচ্ছা আমি এটা ইনসার্ট করে নিলাম ডান যাতে করে হবে কি আমি কিন্তু যাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এই জন্য হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন কালার করে দিলাম। আমার অথর নেমেরও প্রয়োজন নেই, মিউজিক নেমেরও প্রয়োজন নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি স্টাইলস এ নেক্সট। এখানে দেখেন উপরে কয়েকটা একটা স্টেপ বাই স্টেপ শো করতেছে। তো আমি এখান থেকে স্টাইলস এ গেলাম। স্টাইলস থেকে আমি কোন টাইপের অডিও ভিজুয়ালাইজার চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো চাইলে। দেখেন এরকম আছে। এরকম আছে, এরকম আছে। যেটা আপনার কাছে ভালো লাগে। আপনি যে কোনোটা চাইলে ব্যবহার করতে পারবেন। আর শুধুমাত্র এই টেমপ্লেটটার জন্য এই পাঁচটা পাবেন। আপনি এমন না যে এই পাঁচটাই মানে ফিক্সড। এছাড়াও কিন্তু আরো এমন, এমন টেমপ্লেট আছে যে টেমপ্লেট আপনি হচ্ছে হয়তো একশোটাও পেতে পারেন। এরকম স্পেকট্রাম টাইপের। তো লুকটা হচ্ছে এরকম। লুকটা এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে যাচ্ছে। টাইপ করে দিলাম তারপর হচ্ছে আমরা একটা মিউজিকটা আমি অ্যাড করে দিব এখানে তো আমার মিউজিকটা কোথায় ছিল টেলিগ্রামে ছিল টেলিগ্রাম থেকে আমি মিউজিকটা একটু নিয়ে নিব অথবা যে কোনো মিউজিক সিলেক্ট করতে পারেন আমার এখান থেকে আমি আপাতত একটা মিউজিক সিলেক্ট করে দিচ্ছি মিউজিক কোন মিউজিক এখানে আছে কিনা জানি না আমি আমি একটা মিউজিক অ্যাড করলাম এখানে মিউজিক আপলোড হয়ে ট্যাপ করব আচ্ছা আমি যখনই এই যে অ্যাড বাটনে প্রেস করতেছি তো তখন আমাকে আপগ্রেড করার কথা বলতেছে। আসলে আপগ্রেড না করলে হয়তো আমাকে করতে দিবে না। এটার আ সাবস্ক্রিপশন ছাড়া আসলে দেখানো সম্ভব হচ্ছে না। এর আগে সাবস্ক্রিপশন ছাড়াও ওরা একটা ফ্রি তে করতে দিত। কিন্তু এখন আর করতে দিচ্ছে না আমার মনে হয়। তারপর আমি দেখি একটু ফার্স্ট প্রিভিউ তে ট্যাপ করে। কিছুটা দেখানোর কথা। আচ্ছা এটা রেন্ডারিং চলতেছে এক্সপোর্ট চলছে এক্সপোর্টটা হতে থাক আচ্ছা ভাই আমাদের এটা রেন্ডার হতে একটু সময় লাগবে আমি রেন্ডারটা হয়ে আসুক তারপর দেখছি ইনশাল্লাহ আচ্ছা যে অ্যাপসটাতে ভিডিও এডিটিং দেখানো হচ্ছে সেটার নাম হচ্ছে ইনশর্ট ইনশর্ট এটা এটা হচ্ছে আপনি ইয়াতে পেয়ে যাবেন প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা যারা পরে জয়েন করেছেন আমি আপনাদের সবাইকে যে আগের রেকর্ডিং গুলো দিয়ে দিব আমাদের আরো তিনটা ক্লাস হয়েছে তো ওগুলো আপনি দেখে নেবেন সময় করে সবাই ঠিক আছে আমার মনে হচ্ছে আপনি যদি যারা যে ভাইরা নতুন জয়েন হয়েছে তাদের যদি একটু ওভারভিউ দিয়ে দিতেন যে আপনি আজ পর্যন্ত এতটুকু করেছে তাহলে হয়তো ওনাদের একটু সুবিধা হতো আর কি যেহেতু আমরা একটু ওয়েট করছি এখন একটু যদি বলতেন প্রথম থেকে মানে ইন শর্ট এবং কি কি কাজ শিখলাম এখন পর্যন্ত জি, জি, ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের দেখেন আমি আমাদের যে রেন্ডার হওয়ার কথা সেটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা আপনাদেরকে জাস্ট একটু প্রিভিউটা দেখাই দিই এটা দেখেন যে আমাদের কিন্তু এক মিনিটের একটা পিকচার আমাদেরকে দিয়েছে। যদি একটু প্লে করি, আমাদের সব গ্রিন স্পেসটা গ্রিন মধ্যে আমাদের অডিও অনুযায়ী এটা কিন্তু ভিজুয়ালাইজ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আমরা কোনো সাবস্ক্রিপশন ইউজার না। এজন্য হচ্ছে ওরা আমাদেরকে হাই রেজোলিউশন একটা দিচ্ছে না। এখানে দেখেন আমরা যখন পেইড হব তখন আমরা কিন্তু এটা 180 HD তে কিন্তু এটা এক্সপোর্ট করতে পারব। এখন আচ্ছা, আমরা এই যে এত দাম কেন এগুলো মান্থলি সাবস্ক্রিপশন যায় কেন? মানে আমরা কি একবার কিনলে এটা আমাদের সবসময় ব্যবহার করতে পারবো? না, না ভাই এটা হচ্ছে ওদের তো বিজনেস। ওরা আসলে মান্থলি দেয় না এই মানে ওয়ান টাইম পারচেজ দেয় না ওরা মান্থলি অথবা ইয়ারলি দেয় এইভাবে কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা যে ভিজুয়ালাইজ মানে একবার আমাদের অডিও সাথে ম্যাচ করবে এরকম যদি রেডি করতে চাই তাহলে আমরা ওই সাইট থেকে করতে পারবো আর না হলে আমরা হচ্ছে এইভাবেও কিন্তু স্টক ফুটেজ দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো আমি যেটা বলছিলাম সামারাইজ করে দেই যে এখন পর্যন্ত আমরা কি কি শিখছি এখন পর্যন্ত আমাদের তিনটা ক্লাস শেষ হয়েছে তিনটা ক্লাসে আমরা শিখেছি বিভিন্ন টুলস এর সম্পর্কে যে আমাদের ইন্টারনেট একটা ক্লাস ছিল আর আমাদের টুলস সম্পর্কে আমরা জেনেছি আর এখন পর্যন্ত আমরা একটা প্রজেক্ট যেটা হচ্ছে অডিও নিয়ে মানে একটা অডিও নিয়ে ভিডিও এডিটিং করা যায় মানে অডিও বলতে এটা বোঝাচ্ছি যে আচ্ছা। আপনার কাছে ধরেন একটা মাইকের একটা অডিও আছে। তো সেই অডিওটাকে আপনি কিভাবে ভালো মতো একটা প্রেজেন্টেশন করতে পারেন সেটা নিয়ে একটা আপাতত করছি। তো আপনারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন। আমাদের পূর্ববর্তী ক্লাসে কিন্তু টোটাল যে প্রিভিউ গুলা মানে আমাদের যে টুলস গুলা, টুলস গুলা সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে। আর যদি এরপর আপনাদের কারো কোনো সমস্যা হয় আমাকে নক করবেন আমি বলে দিব যে এটাতে হচ্ছে এই এই ব্যাপার যে আর যেখানে সমস্যা হবে আমাকে নক করবেন আচ্ছা আমি সবাইকে ওই যে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠালাম ওখানে সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন চ্যানেলে জয়েন করেন আর ওখানে আমি সবগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ওখানে আমরা হোমওয়ার্ক জমা দিব ইনশাআল্লাহ প্রজেক্টগুলো ওখানেই দিব কি বলেন আসিফ ভাই ওখানেই ভালো হবে না টেলিগ্রামে না কিন্তু ভাই টেলিগ্রামে আমাদের তো শোনা যায় না কথা মাঝে মাঝে কথা আটকে যায় পরে এখন শোনা যাচ্ছে ভাই হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে টেলিগ্রামটা করা হয়েছে হ্যাঁ। ওটা তো একটা চ্যানেল ওটাতে সম্ভবত সবাই রিপ্লাই করতে পারবে না তো আমাদের যেটা করতে হবে একটা গ্রুপ করতে হবে যে গ্রুপটাতে সবাই আসলে রিপ্লাই করতে পারবে আচ্ছা আমি পারমিশন দিচ্ছি সবাইকে যাতে মানে আবার সবাইকে মুভ করার ঝামেলাটা না হয় একটা জি জি জি সেটা হ্যান্ড করে আছেন কাউসার আল জাওয়াদ আপনি কি কিছু বলতে চাইলে বলতে পারেন ইনশাআল্লাহ কাউসার আল জাওয়াদ কোন বিষয়ে শুনতে পাচ্ছি ভাই কাউসার আল জাওয়াদ ভাই আপনার যদি কোনো কোশ্চেনস বা কোনো কিছু বলার থাকে বলতে পারেন আমি তো ভাই শেষ মুহূর্তে জয়েন করছি ভাই এই জন্য ভালো করে অত কিছু বুঝতে পারিনি আজকে আচ্ছা আচ্ছা তো সমস্যা নেই আপনি হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলো দেখেন আর আজকে তো আমরা একটা খুবই নর্মাল একটা প্রজেক্ট করলাম তো এই প্রজেক্টটাতে যদি আপনাদেরকে আবার আমি দেখাই তো সেটাও দেখানো খুব বেশি টাফ না তো সেটা আচ্ছা, ভাই আমার তো ছিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই বলেন আমি তো অবশ্য নতুন ডুবলাম আচ্ছা, আমি তো অবশ্য কিছু এখন বুঝিনি হ্যাঁ। আচ্ছা মানে ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, যে পূর্ববর্তী ক্লাসগুলা সেগুলো আপনাদেরকে দেখতে হবে বুঝতে পেরেছেন? এবং আপনাদের বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনাদের যে আপনারা রিকভার করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আপনার প্রথম দুইটা তিনটা ভিডিও যেগুলো আছে আমাদের রেকর্ডেড ভিডিও সেগুলো আপনারা দেখেন। দেখলে বুঝতে পারবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আমরা একটা অডিও নিয়ে কিভাবে সেই অডিওটাকে আপনি ভালোভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন তার উপর একটা প্রজেক্ট আমরা তো সব থেকে বড় বিষয় যে আপনারা ভিডিও এডিটিং দেখবেন আপনারা ভিডিও এডিটিং অডিও রিলেটেড অনেক ভিডিও পাওয়া যায় বিশেষ করে আপনারা জানেন যে অনেক যে বক্তা আছে যারা নিজেদের মানহাজ আকিদা মানহাজ গোপন করে গোপন করে শুধুমাত্র অডিও দিয়েই পাবলিসিটি পেয়ে গেছে অনেক এরকম যদি একজনের নাম বলি তাহলে তামিম আদনানি শেখ তামিম আদনানি নামে পরিচিত তো তার কিন্তু অডিও যে গ্রাফিক্স বা অডিও নিয়ে শুধুমাত্র অডিও নিয়ে কিন্তু তাদের কাজ কিন্তু তাদের যে ভিডিও গুলার যে কোয়ালিটি সেগুলো কিন্তু খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে আপনারা সবসময় ভিডিও গুলা দেখবেন দেখে দেখে সেগুলো কিন্তু আপনারা মানে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যেগুলো বুঝতে পারবেন না আমাকে বলবেন যে এই টাইপের ভিডিও কিভাবে করা যায় কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে ফোনে করা সম্ভব না তবে অধিকাংশই করা যায় আপনারা যে ভিডিওটা আপনাদের পছন্দ হবে বা এই এডিটিংটা আপনার খুব ভালো লাগছে আপনি বলবেন যে ভাই আসলে আমরা এই টাইপের ভিডিওটা কিভাবে করতে পারি তো সাইফুর রহমান ভাই আমাদের অডিও নিয়ে কাজ কিন্তু মোটামুটি দেখানো হলো জি জি ভাই আমি সবাইকে ওই যে টেলিগ্রামে লিংক পাঠাইছি এবং যারা আছেন বর্তমানে সবাইকে আমি অ্যাডমিন করে দিলাম যাতে করে আপনারা সবাই মেসেজ পাঠাতে পারেন হ্যাঁ যারা নতুন ভাইরা জয়েন করেছেন তারা টেলিগ্রামে জয়েন করবেন প্লিজ ওখানে আমরা আপনাদেরকে ভিডিও লিংক দেবো এবং হোম লিংকও দিব আমার কথা শোনা যাচ্ছে না আমরা আপনাদের যে হোমওয়ার্ক গুলো ওখানে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে ওখানে আপনারা সবাইকে অ্যাডমিন করে দিচ্ছি আমি হ্যাঁ। আচ্ছা। আপনারা সবাই একটু জয়েন করেন প্লিজ হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল শুনতে পাচ্ছেন বলেন হ্যাঁ, শুনতে পাচ্ছি এই যে গিবত নিচে যে অপশনটা যে অডিওর যে স্যাম্পলটা ওইটা কোথায় পাবো আর মানে কিভাবে ওটা ইউজ করব মানে ব্যবহার করব এটা আমি তো প্রথমে ছিলাম না আমি একটু লেটে আসছি একটু দেখেন টেলিগ্রামে জয়েন ভাই টেলিগ্রামে জয়েন করুন ওখানে ফাইলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ, সেটাই। এটা হচ্ছে অ্যা অডিওর এটা আমি যেটা ব্যবহার করছি এটা একটা স্টক ফুটেজ। এটা হচ্ছে YouTube অডিও ভিজুয়ালাইজার বা এরকম টাইপের কোনো কথা লিখলেই পেয়ে যাবেন। আপনারা গ্রিন স্ক্রিন সহ। আর এছাড়া আমি ওই ফরেস্ট নামে একটা ওয়েবসাইট দেখালাম যে ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি এটা ক্রিয়েট করে নেওয়া যায়। তৈরি করা যায় নিজের অডিও অনুযায়ী। এইটা যদি আপনি স্টক ফুটেজ ইউজ করেন তাহলে হবে কি যে আপনার অডিওর সাথে হয়তো ম্যাচ করবে না। এটাই যে যখন আপনার কথা খুব জোরে হয় তখন গুলো খুব বেশি করে। আর যখন আপনার কোনো সাউন্ডই নাই তখন এটা টোটাল হয়ে যায়। তো এই ব্যাপারটা হয়তো ম্যাচ নাও করতে পারে। তখন আপনি কোনো একটা স্টক ফুটেজ ব্যবহার করবেন। কিন্তু যখন আপনি রেন্ডার করেন থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে এরকম একটা করে নিয়ে আসবেন তখন তার সাথে কিন্তু টোটালি ম্যাচ করবে। যে আপনার যখন যেখানে আপনার ভয়েসটা যত বেশি বাম করবে কথা ঠিক ততটুকু বাম্প করবে। যে কথা ঠিক সেখানে ততটুকু কাম থাকবে। এবং আমাদের এটা রেকর্ডেড ক্লাস আছে। এটা আমি কিভাবে ইউজ করেছি সেটা টোটালটা আপনারা রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যে আসলে কিভাবে এটা আমি ওই পর্যায়ে নিয়ে গিয়েছি। আচ্ছা। তো অডিওতে আর কিভাবে আপনারা কি, কি কাজ করতে চান আপনাদের বলতে পারেন। এটা হচ্ছে সিম্পল এর মধ্যে একটা অডিও নিয়ে যদি কাজ করতে চান সেটা করতে পারেন। তো এছাড়াও আরো আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা যে শাইখ সিরাজুল ইসলাম দাওয়াত আলোচক দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন গিবত অপবাদ ভয়ঙ্কর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি পিক্সেল ল্যাবে তৈরি করে নিয়ে এসেছি এটা কিন্তু ভিডিও রেডিমেড আপনার ছিল না ঠিক আছে তো এই যে তৈরি করে নিয়ে আসছি এই তৈরি করাটার দায়িত্ব কিন্তু আপনার এখানে টোটাল ক্রিয়েটিভিটি আপনার আপনি কিভাবে সেটাকে প্রেজেন্ট করবেন সেটা আপনার উপরে ঠিক আছে তবে আপনাদেরকে আইডিয়া নেওয়ার জন্য আমি কিছু জিনিস দেখাইতে পারি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে আমি একটু ইউটিউবে যাচ্ছি আচ্ছা আমি প্লেলিস্টটাও দিয়ে দিচ্ছি এই যে প্লেলিস্টটা যে প্লেলিস্টটা আসলে গ্রিন স্ক্রিনের এই ক্রোমা কি ইফেক্টগুলো মানে ভিজুয়ালাইজারের যে ইফেক্টগুলো আছে এটা আমি দিয়ে দিলাম আমাদের টেলিগ্রামে দিয়ে দেন ভাই আচ্ছা টেলিগ্রামে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমরা আচ্ছা। যেটা করব সেটা হচ্ছে আমি এখানে সার্চ করতেছি উম্মা নেটওয়ার্ক আচ্ছা এদের দেখেন অনেকগুলো প্লেলিস্ট আছে যেগুলো আমরা হচ্ছে এদের থেকে অডিও এই ভিডিও এডিটিং বেশ কিছু আইডিয়া নিতে পারি এটা দেখেন ওখানে একটা একটা করে ভিডিও আমি ওপেন করতেছি আপনারা জাস্ট দেখেন আপনাদের আইডিয়া নেওয়ার জন্য আমি এটা দিচ্ছি ঠিক আছে আপনারা যখন অডিও নিয়ে অনেক টপিকের উপরে থাকবে আপনারা এমন না যে প্রত্যেকটা শায়েকের ছবি দিয়ে আপনি করবেন যেমন আমি করলাম যে শায়েক সিরাজুল ইসলামের ছবি ওনার এই ছবিটা আমি ইউজ করেছি তো আপনারা চাইলে এরকম ভাবে কিন্তু ইউজ করতে পারেন যেমন ধরেন আমানতদারিতা এটা একটা দেখেন কিভাবে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে নিয়ে এসেছে ওরা পিকচার ব্যবহার করছে এখানে তারপর আমানতদারিতে কথাটা লিখেছে নিচে শাইখ তাইমাদানি হাফিজাউল্লাহ এটুকু কথা লিখছে আর মাঝের এই টোটালটা কিন্তু এটা অডিও স্পেকট্রাম অর্থাৎ অডিও ভিজুয়ালাইজার যেটা আমরা বলতেছি এতক্ষণ ধরে এইটা কিন্তু টোটালটা একটা লাইনটা ওর উপর বসিয়ে দিয়েছে জাস্ট এটুকুই কাজ করছে আর কিচ্ছু না এটা দেখেন সত্যবাদিতা দেখেন একেবারে সিম্পল কিন্তু সিম্পলের মধ্যে এগুলো কিন্তু খুব মিনিমালিস্টিক একটা লুক তারা নিয়ে এসেছে অনেক ভিউ এগুলো দেখছেন এক লাখের উপরে হ্যাঁ এগুলো প্রচুর ভিউ ভাই এগুলো ভিউজ প্রচুর পরিমাণে এটা দেখেন চৌষট্টি কে ভিউজ এখানে দেখেন এরা কি করছে প্রতিবেশী সম্পর্কিত মানে বলির একটা ছবি নিয়েছে সেখানে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার তারপর দেখেন অডিও স্পেকট্রামটা কোথায় ব্যবহার করছে দেখেন মানে লেখার উপরে এইখানটা একটা ডটেড একটা লাইনের উপরে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন জি এবং দেখেন আমরা যে আমাদের চ্যানেলের যে ভিডিও এর উপরে কিন্তু একটা স্টারের একটা ইফেক্ট ব্যবহার করছে এটা কিন্তু খুব স্লাইটলি একটা ইফেক্ট ব্যবহার করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু দেখাই। যেমন ধরেন এইখানে দেখেন একটা স্টার দেখা যাচ্ছে। ছোট, ছোট ডট, এই একটা ডট। তো আমি যখন ভিডিওটা প্লে করব দেখেন এগুলো মুভ করবে। দেখতে পাচ্ছেন এইখানে দেখেন ছোট, ছোট ডট এই যে একটা স্টার ইফেক্ট আচ্ছা এখন স্টার ইফেক্টের আরো বেশ কিছু আমি একটা সিস্টেম দেখাই আপনাদের এই আমরা যে এখানে যে স্টার ইফেক্টটা ব্যবহার করছি সেটাতে একটা সমস্যা আছে যেমন ধরেন আমাদের ভিডিওটাতে স্টার গুলো আছে কিন্তু স্টার গুলো অনেক বড় বড় সাইজ বুঝতে কি বড় বড় লাগতেছে এটা আমার কাছে খুব বেশি মানানসই লাগছে না যদি খুব বেশি খারাপ খুব বেশি মানানসই মনে হচ্ছে না তো আমি এখন করব কি আমি এখন আবার ঘুরে যাচ্ছি গিয়ে দেখি কিছু পাই নাকি স্টার এফেক্ট গ্রিন স্ক্রিন লেখা সার্চ করে দেখি কি আসে এটা দেখি কেমন কিন্তু বেশ সুন্দর এটা আমার কাছে বেশ ভালো লাগছে ভাই ইউটিউব থেকে এগুলো ডাউনলোড করে কাজ করলে পরে কপিরাইট না না এটা কপিরাইট থাকবে না এটা আমি তো যেভাবে ব্যবহার করবো এটা বুঝতে পারবো না যে এটা এই জায়গায় ইউজ হয়েছে যেমন আমি যদি এটা ব্যবহার করি কপি করে জাস্ট আমি আচ্ছা আমি এটা তিনশো ষাট আচ্ছা আমার ডাউনলোডটা হয়ে গেল আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এখানে যাচ্ছি এখন আমি এটা কিভাবে ইউজ করব আচ্ছা ভাই একটু সবাইকে মিউট করে দেন সাইফুর রহমান ভাই কোথা থেকে জানি নয়েজ আসছে ঠিক আছে আমি করে দিচ্ছি ফরহাদ রেজা ফরহাদ ইসলাম মাইকটা মিউট রাখবেন আপনার ওখান থেকে মনে হয় আসতেছে সাজেদা মান্না রাখবেন দেখেছি ওকে স্যার আপনি শুধু আনমিট করেন নিজেকে স্যার আপনি কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ কথা শুনতে পাচ্ছেন ভাই আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন আমাদের এই যে অ্যাপটা এই অ্যাপটাতে হচ্ছে আমাদের একটা স্টার ইফেক্ট ছিল বলে কিন্তু আমরা ভিডিওর উপরে এই স্টার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারছি কিন্তু যদি আপনার ধরেন ইনকেস আপনার কাছে এমন কোনো ইফেক্ট নাই, তখন আপনি কি করবেন? তখনও তো আপনার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ওই যে গ্রিন স্ক্রিন এর যে ভিডিওটা ওটা নিয়ে আসলাম। তো আমি এটা এর উপরে প্লেস করে দিব। আর একটা ভিডিওর উপরে প্লেস করার জন্য আমরা কোন অপশনটা ইউজ করব? পিআইপি একটা ভিডিওর উপরে যখন আমি আরো একটা ভিডিও প্লেস করব ইনশর্ট অ্যাপে তখন আমাকে পিআইপি বাটনটা ট্যাপ করতে হবে। তো আমি এখান থেকে আবার একটা প্লাস করে নিচ্ছি। এখান থেকে আমার যে পার্টিকেলস এই পার্টিকেলসটাকে আমি একটু নিয়ে নিলাম। তারপর আমি এটাকে এক্সাক্ট এর সাইজটা করে নিব আচ্ছা মোটামুটি হয়ে গিয়েছে আমার এখন আমি এটাকেও ঠিক গ্রিন কালারটা রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে বলতে পারবেন কেউ সাইফুর রহমান ভাই বলেন হ্যাঁ ক্রোমা জি আমরা ক্রোমা বাটনটা ইউজ করব তো ক্রোমা আমরা হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এখন দেখেন ক্রোমাতে যখন আমি ট্যাপ করলাম স্ট্রেন্থটা একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে মোটামুটি কিন্তু আমার গ্রিন কালারগুলো চলে গেল এখন যদি আমি প্লে করি দেখেন এখন কিন্তু আমাদের পার্টিকেলস গুলো দেখা যাচ্ছে আচ্ছা এটা বোঝার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এটার ইফেক্ট একটু অফ করি ফিল্টার থেকে আমি এটাকে স্টার্টটাকে আপাতত ডিলিট করে দেই এর মধ্যে ছোট ছোট পার্টিকেল দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে টোটাল গ্রিন কালারটা হয়নি একটু দেখা যাচ্ছে Ugh. <clears throat> তো আমরা এর থেকে আরো ভালো ফুটেজ কালেক্ট করব কালেক্ট করে করে সেগুলো কিন্তু আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে এভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের ইফেক্ট না থাকে আচ্ছা তো আপাতত এই অবস্থাতেই থাকলো আমি হচ্ছে আরো ভালো ফুটেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে পার্টিকেলস বা হচ্ছে আপনারা এইভাবে লিখলে পেয়ে যাবেন যে পার্টিকেলস অথবা স্টার ইফেক্ট গ্রিন স্ক্রিন এরকম টাইপের কথাবার্তা লিখলে অনেকগুলো আপনারা পেয়ে যাওয়ার কথা এটাও নিতে পারেন ব্ল্যাক গ্রিন স্ক্রিন ইফেক্ট এটা দিয়ে ট্রাই করতে পারেন আচ্ছা আপনাদের আগামীকালকে টাস্ক টাস্ক আমি দিব এই সপ্তাহের একটা সেটা হচ্ছে আপনারা এই পার্টিকেলসটা ব্যবহার করবেন আপনারা যে ভিডিওটাই ই করেন না কেন এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে সো ব্ল্যাকটাকে আপনার রিমুভ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমি এটা লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি টেলিগ্রামে আপনাদের আগামী দিনে টাস্ক থাকবে যে আপনারা অবশ্যই এই পার্টিকেলসটা ব্যবহার করে দেখাবেন আমাকে যে যে ভিডিওটাই করবেন তার উপরে এটা ব্যবহার করবেন আচ্ছা আর সব থেকে বড় বিষয় যে আপনার ভিডিওর ভিডিওর যে সৌন্দর্য সেটা মেনটেন ম্যাটার করে কিন্তু বেশিরভাগ আপনার হচ্ছে এই ডিজাইনটার উপরে ব্যাকগ্রাউন্ডটা আপনি যত সুন্দর করে ডিজাইন করবেন আপনার ভিডিওটা তত আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে তো আপনি যখন পিক্সেল ল্যাবে ডিজাইন করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটা আকর্ষণীয় হয় বুঝতে পেরেছেন জি ভাই তো ভাই আজকে আমাদের কোনো কোশ্চেন্স কারো থাকলে বলেন না হলে আমরা অন্য টপিকে যাব ভাই আমি তো নতুন আগে পুরাতন আচ্ছা আচ্ছা অবশ্যই ভাই আপনি পুরাতন ভিডিওগুলো দেখবেন আর আমাদের এই প্রজেক্টটা শুরু করছি হচ্ছে গত ক্লাস থেকে তো গত ক্লাসের ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের কাজ হবে সেম সেম আমি যে কাজটা করছি এই কাজটাই করবেন আপনাদের কাছে পিএলপি আছে এটার যে পিএলপি ফাইল সেটা আপনাদেরকে দেওয়া আছে তারপরে এই ইমেজটাই চাইলে আপনার সেম এই ইমেজটাই কিন্তু ব্যবহার করতে পারছেন ওই পিএলপি থেকে আপনাকে আগে এক্সপোর্ট করে নিতে হবে পিএলপি মানে বুঝুন তো পিএলপি মানে হচ্ছে পিক্সেল ল্যাবের ফাইলটা কাজ করে নিয়েছে এটা কিন্তু পিক্সেল ল্যাবে ডিজাইন করা বুঝতে পারছেন এই যে গিবত তো এটা সোর্স ফাইলটা গ্রুপ ওখানে দেওয়া আছে আমাদের সোর্স এই টোটাল সেম এর পিএলপিটা আমাদের ইয়াতে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপটাতে এখানে আপনারা পিক্সেল ল্যাবে ওপেন করবেন সেখান থেকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করে সেটাকে আপনার ভিডিওতে কনভার্ট করবেন কিভাবে আপনার কিন্তু আমাদের যে ভিডিও রেকর্ডের যে ক্লাস তাতে কিন্তু ডিরেকশন টোটালটা দেওয়া আছে আপনারা জাস্ট জাস্ট ফলো করবেন আর কিচ্ছু না আমাদের ওই চ্যানেলে বোধ হয় নাই ফাইলটা আমি এখন ফরওয়ার্ড করে দিব ওখানে ওই যে পিক্সেল ল্যাবের যে পাসওয়ার্ড শো একটা আছে না আপনি দিয়েছিলেন তো আগে জি জি জি জি ঠিক আছে ওটা আমি খুঁজে আমি দিচ্ছি এখন আচ্ছা আমার মনে হয় আপনি দিয়েছিলেন আমি মনে হয় গ্রুপে দেখছিলাম আমি যে একটু স্ক্রল দেখেন তো আছে না মনে হয় দিই দিই হয় হ্যাঁ ভাই যে গিবত video thumbnail P dot PLP এই যে একটা পিএলপি ফাইল দেওয়া হয়তো আছে হ্যাঁ না আমি বলছিলাম যে কেউ যদি পিক্সেল ল্যাপ ডাউনলোড করতে চায় ওই যে পাসওয়ার্ড সহ যেটা আছে একটা জি জি জি ওটা দিয়ে দিতে পারেন যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পিক্সেল ল্যাব টিজে অ্যাপটা আপনি শেয়ার করে দিতে পারেন এখানে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ওটা করতেছি আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে এই বিষয়ে আজকের যে প্রজেক্ট আমরা করলাম এটার উপরে আচ্ছা যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি কোশ্চেন কারো থাকলে বলেন এখনই আচ্ছা কারো কোনো কোশ্চেন্স নাই মনে হচ্ছে তো এখন হচ্ছে আপনারা দেখবেন যে সেভ অপশন এখান থেকে দেখেন আমি যখনই সেভে যাচ্ছি তখন আমি কিন্তু সেভের রেজুলেশনটা ই করতে পারছি ফ্রেম রেটটা সিলেক্ট করতে পারছি আর হচ্ছে ফরম্যাট <coughs> মানে ভিডিওটাকে আপনি রেন্ডার বা এক্সপোর্ট করবেন কিভাবে সেটা আমি যদি সেভে ট্যাপ করলাম রেজুলেশনটা আপনারা জানা উচিত নর্মালি আপনারা hundred P seven twenty P এই দুইটা রেজুলেশন আপনি এক্সট্রা অন্য কোনো রেজুলেশনে করতে পারেন সেখানে আপনার প্লাস দিয়ে আপনি কত রেজুলেশন <clears throat> এটা এক্সপোর্ট করতে যাচ্ছেন সেখানে এটা রেজুলেশনটা বসায় দিলে হবে আপনি যদি চান যে হান্ড্রেড এইটি না আপনার এগারোশো পি তে আপনি এক্সপোর্ট করবেন তো এটা দেখেন একটা রেঞ্জ দিয়ে দিয়েছে নিচে একশো বিশ পি থেকে একশো এগারোশো বাহান্ন পি পর্যন্ত এটা সাপোর্টেড তো আমি নর্মালি আমাদের যে রেজুলেশন সেটা হচ্ছে হান্ড্রেড এইটি পি এটাতে আমরা রাখছি আর থার্টি এফপিএস ফ্রেম রেট আপনারা জানেন যে একটা মিনিটে কতটা ফ্রেম দেখাবে সেটার উপরে সেটা হচ্ছে এর ফ্রেম রেট আপনি এটাকে টোয়েন্টি ফোর এফপিএস করতে পারেন থার্টি এফপিএস হচ্ছে স্ট্যান্ডার্ড তো থার্টি এফপিএস এ থাক আপনারা এগুলোতে হাত দিবেন না ফরম্যাট ফরম্যাট হচ্ছে এমপি ফোর এমপি ফোরটাতে রাখবেন এখন শুধুমাত্র আপনারা চাইলে এটাকে একটু ছোট করা সাইজ ছোট করার জন্য আপনারা করতে পারেন কি সেভেন টোয়েন্টি পি এটা তো এক্সপোর্ট করতে পারেন অথবা হান্ড্রেড এইটি পি যেটা আপনার পছন্দ তবে হান্ড্রেড এইটি পি হচ্ছে হাই রেজুলেশন তারপর আপনি এখান থেকে জাস্ট সেভে ট্যাপ করলে হবে তো আমি সেভেন টোয়েন্টি পিতে সেভ করে দিচ্ছি এখন আমি দেখেন যে এখানে সেভ সেভে যখন ট্যাপ করলাম তখন এটা কনভার্টিং হওয়া শুরু করছে ভিডিওটা কিন্তু এখন তৈরি হচ্ছে converting one percent two percent এভাবে এটা আসলে রেন্ডার হইতে সময় লাগে তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে কনভার্ট করে নিতে পারবেন আমি আপাতত ই করছি না তো এখন দেখেন আমরা মোটামুটি একটা প্রজেক্টের অডিও নিয়ে যে একটা প্রজেক্ট কিন্তু আমরা মোটামুটি ই করেছি শেষ করলাম এবং আপনারা কিভাবে সেভ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি তো আগামী দিনে আপনাদের একটা টাস্ক থাকবে যে আপনারা যে কোনো একটা অডিওর উপরে একটা ভিডিও তৈরি করে দেখাবেন এবং যারা নতুন আছেন তারা তাদেরও টাস্ক থাকবে সেম টাস্ক কেননা আপনাদের এক সপ্তাহ সময় রয়েছে এর মধ্যে জাস্ট আপনার দুইটা ভিডিও দেখলে আপনি কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আমি আরেকবার দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে এই যে অ্যাপটার আর একটু পরিচয় একেবারে বেসিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি একেবারে শুরুতে দেখেন এখানে প্লাস অপশন আছে এখান থেকে আপনারা নতুন ভিডিও বা ফটো ইম্পোর্ট করতে পারবেন তো এখান থেকে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে আমাদের ইন্ট্রোটাকে এনেছি আচ্ছা ইন্ট্রোটা আনলাম আমার ব্ল্যাঙ্ক ক্যানভাসটা এটা প্রয়োজন নেই এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে আমার ইমেজটা এনেছি আমি আমার যে ফটোস ছিল ফটোসের মধ্যে থেকে এটা আমি এটা নিয়ে নিলাম আচ্ছা এটা ছিল আমার ইন্ট্রো এটা একটা ফাইভ ফুটেজ আর তারপরে আমি করেছি কি একটা ইমেজ বসায় দিছি তারপরে এর উপরে কিন্তু আমি যে অডিওটা দেওয়ার কথা সেই অডিওগুলো অ্যাড করেছি অডিও অ্যাড করার জন্য আপনারা এই অপশনটা পাবেন মিউজিক এখান থেকে আপনারা অডিওগুলো অ্যাড করতে পারবেন এখানে দেখেন প্লাস মিউজিক অপশন আছে এখান থেকে আপনারা যে কোনো ফাইলস। এগুলো ফিচার্ড মানে হচ্ছে আপনার এই অ্যাপের মধ্যে যেগুলো আছে সেগুলা বা আপনার হচ্ছে অনলাইন থেকে নিতে চাইলে আর এর মধ্যে মাই মিউজিকে গেলে আপনার লোকাল ফোনের যে ফাইলস গুলো সেগুলো শো করবে। তো এখান থেকে আমি কোনটা ইউজ করছিলাম? এই যে আমাদের যে অডিওটা সিলেক্টেড ছিল সেইটা। শাহকে প্রশ্ন <coughs> আচ্ছা। এখান থেকে আমি জাস্ট ইউজে ট্যাপ করব তাহলে আমাদের সে অডিওটা ইম্পোর্ট হয়ে যাবে তারপর আমার অডিওটা ঠিক যত বড় আমি ঠিক এটাকেও ঠিক তত বড় করে নিব এটাকে এভাবে বড় করে আর এটা হচ্ছে আপনাদের টাইম লাইন এই নিচে যেটা আমি সরাচ্ছি এটাকে বলে টাইম লাইন এটাকে আপনি দুই আঙ্গুল দিয়ে ড্র্যাক করে বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন তো আমি আমার কাজের সুবিধার্থে একটু ছোট করে নিচ্ছি আচ্ছা জাস্ট একেবারে অডিওর সেম সেম পর্যন্ত আমি ভিডিও এই যে পিকচারটা রেখে দিলাম এভাবে কিন্তু আমি অ্যাড করেছি শুরু থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন দেখলে আশা করি টোটালটা বুঝতে পারবেন আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন কোনো টুলসের ব্যাপারে বা এখন পর্যন্ত যা শিখছেন এর মধ্যে কারো কোনো কোশ্চেনস থাকলে বলেন না হলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো ইনশাল্লাহ এবং সামনের দিনে হয়তো আমরা অডিও নিয়ে আরো কোনো প্রজেক্ট দেখতে পারি অথবা অন্য কোনো প্রজেক্টের দিকে আমরা আগাবো ইনশাল্লাহ জি সেটাই ভালো হবে আমার মনে হচ্ছে আজকে আমরা সবাইকে একটু হোমওয়ার্ক দিয়ে দিই আর সবাই টেলিগ্রামে জমা দিবেন হোমওয়ার্কটা স্যার আপনি দেখে একটু ফিডব্যাক দিবেন আমাদের ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু আমাদের যে দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিতে কোর্সটা করানো হচ্ছে তো ফ্রিতে কোর্স করানো হচ্ছে বলে যে আপনি শুধুমাত্র জয়েন হয়ে বসে থাকবেন এরকমটা করলে কিন্তু হবে না আপনাদের হোমওয়ার্ক দিয়ে আমি জাজমেন্ট করব কারো থেকে যদি আমি তিনটা হোমওয়ার্ক পরপর না পাই তাহলে আমি হচ্ছে তাকে রিমুভ করে দিতে বলবো সাইফুর রহমান ভাইকে জি অবশ্যই আপনারা একটু সিরিয়াস ভাবে নেন কাজটা এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না আমি অনেক কষ্ট করে আমরা ইয়াসের ভাই থেকে নিয়ে এসেছি এখানে তো এই সুযোগটা কাজে লাগান প্লিজ হ্যাঁ একজন দক্ষ একজন মানুষ প্রশিক্ষণ দিবে এরকম কিন্তু খুবই কম আছে বাংলাদেশে এখন যতটুকু জানি তো এই তো আমরা সুযোগ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সবাই একটু সুযোগটা কাজে লাগাই কাজটা কাজ কাজগুলো সিরিয়াসলি নেন আগের তিনটা ক্লাসে কিন্তু আগের তিনটা ক্লাসে কিন্তু খুব একটা বেশি যে করা আছে এমন না খুব সহজেই আপনারা ক্যাচ আপ করতে পারবেন ভিডিওগুলো দেখবেন প্রশ্ন থাকলে জানাবেন ক্লাসে অবশ্যই জয়েন করবেন আমাদের প্রতিটি ক্লাস হবে শনি রবিবার আর ধরেন বিক্ষোভ বেশি হলে চারটা থেকে ছটা ক্লাস হবে তো আপনারা শনি এবং রবিবার বাংলাদেশ আমার রাত নয়টা জয়েন করবেন আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনাদেরকে আমি একটা ব্রডকাস্ট লিস্টে অ্যাড করেছি তো ওখান থেকে সমস্ত কমিউনিকেশন আমি করব আপনাদের সাথে তবে ভাই বিষয় হচ্ছে যারা এখানকার পার্টিসিপেন্ট আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিও এডিটিং দেখবেন এবং আপনারা নিজেদের মধ্যে স্পৃহা আনেন বরঞ্চ আপনারা আমাকে বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলবেন যে ভাই এই এডিটিংটা কিভাবে করে ভিডিও দেখেন যে এই ভিডিওতে এই এডিটিংটা করা হয়েছে তো এটা কিভাবে করছে এটা আমাকে কোশ্চেন্স করেন তো যদি সেটা ফোনে করা সম্ভব হয় আমি অবশ্যই দেখিয়ে দিব এবং এভাবেই কিন্তু আপনি আস্তে আস্তে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন উৎসাহিত করার জন্য আরেকটি ব্যাপার যে আপনারা যদি কেউ ভালো কাজ করেন হোমওয়ার্ক দেন এবং কাজ ভালো হচ্ছে এবং ইয়াসির ভাই মনে করেন যে ঠিক আছে ইনি পারছেন করছেন উৎসাহ আছে তাহলে আমরা আপনাকে ইনশর্টের যে প্রিমিয়াম ভার্সন সেটা এক বছরের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি তো সেটা করা যাবে তাই ইনশর্টের প্রিমিয়াম ভার্সন বা অন্যান্য যে আমাদের যে সাইটগুলো আছে ওগুলোর অ্যাক্সেস দেওয়া যাবে কিন্তু কথা হচ্ছে যে আপনাদের কাজের একটু অগ্রগতি দেখতে হবে তাহলে সেটা ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ জি জি মাশাল্লাহ তো ঠিক আছে আর কারো প্রশ্ন করতে পারেন আনমিউট করে করতে পারেন না হলে হ্যাঁ প্রশ্ন করেন জান্নাতুল নাইম আনমিউট হ্যাঁ, করে বলেন আপনি আসসালামু আলাইকুম জি প্রশ্নটা প্রশ্ন করেন প্লিজ আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো নতুন মানে পুরাতন ভিডিওগুলো কিভাবে পাবো আমি কোশ্চেন করছি জি আমি তো ব্যাপারে অ্যাটলিস্ট চারবার বললাম গ্রুপে আপনি কি এই মাত্র জয়েন করেছেন নাকি আগেও ছিলেন মানে আমি কিছু জয়েন আমাদের যে আপনাকে আমি লিঙ্ক পাঠাইছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ওখানে লিঙ্কে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে আপনি সমস্ত পুরাতন ভিডিও সমস্ত কিছু ফাইল যা প্রয়োজন ওখানে সব পেয়ে যাবেন হ্যালো হ্যাঁ, বলুন ভাই লাইভে অনেক সময় এই যে স্যাম্পলটা দেখানো হলো একটু আগে এইটা সেম মানে এইটা সামনে দিয়ে পিছনে লাইভ হয় মানে লাইভটা অডিও হয় আর অডিও ভিজুয়াল এটা লাইভের সাথে মানে সাউন্ডের সাথে এটা কাজ করে তো এটা কিভাবে হয় জি ভাই আরেকবার একটু বলবেন কোশ্চেনটা আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার হয়নি আপনি যতদূর আমার মনে হয়েছে যে অডিওর সাথে এটা কিভাবে ম্যাচ করে তো আমি এটা বলছি বারবার আপনাদেরকে যে হচ্ছে যদি আপনার এমন মনে হয় যে আপনার অডিওর সাথে পুরোপুরি ম্যাচ করাইতে হবে তাহলে আপনাকে থার্ড পার্টি একটা ওয়েবসাইট রেন্ডার ফরেস্ট নামে ওই ওয়েবসাইট থেকে আপনার অডিও হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটা লাইভের কথা বলতে চাচ্ছি এটা তো রেকর্ড বা হচ্ছে যে পরবর্তীতে ভিডিও আপলোড করা লাইভে অনেক সময় দেখি যে এটা হচ্ছে যে অডিও ভিজুয়ালি সরাসরি সাউন্ডের সাথে ইফেক্ট ফেলছে আচ্ছা আচ্ছা সেটা করে কিভাবে সেটা হচ্ছে পিসিতে করে পিসিতে আফটার ইফেক্টস নামে একটা অ্যাডোবি আফটার ইফেক্টস নামে একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে অডিও স্পেকট্রাম করা যায় যে অডিও স্পেকট্রামটা লাইভে করা যায় যেমন ধরেন আমাদের খুব পরিচিত একটা ওয়েবসাইট যেটা হচ্ছে কি বলে সাইটটার নাম ভুলে গেলাম সাইফরমান ভাই আমরা ওই যে একটা লাইভ অনুষ্ঠান করছিলাম কিসের মাধ্যমে জানি আচ্ছা ওটা ছিল ইয়ে এই যে আপনি একটা সাবস্ক্রিপশন নিয়েছিলেন না সাবস্ক্রিপশন নিয়েছিলাম না ওটা হচ্ছে আপনার ফ্রিতে করতে দিয়ে ও মনে পড়ছে স্ট্রিম হ্যাঁ। হ্যাঁ, ইয়ার্ডে যে প্রোফাইলগুলা গুলা কিন্তু ওই দেখা যায় যে প্রোফাইলের চারিপাশ দিয়ে একটা ভয়েস ওভারের একটা ই দেখা যায় যে একটা স্পেকট্রাম টাইপের একটা অ্যানিমেশন দেখা যায় তো এটা পিসি থেকেও করা যায় আবার ওদের কিছু ডিফল্ট সিস্টেম আছে বলে ওদের ওখান থেকেও ঠিক অ্যানিমেশনটা দেখা যায় তো পিসি থেকে করতে গেলে আপনাকে আপনার ইফেক্টস ব্যবহার করতে হবে অ্যাডোবে আপনার ইফেক্টস তবে ফোনে করার এখন পর্যন্ত এমন কোনো সিস্টেম নেই ফোনে আপনার যখন ভিডিও এডিটিং করবেন তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হয় রেন্ডার ফটোস দিয়ে করবেন আর না হলে আপনার কোনো একটা স্টক ফুটেজ ব্যবহার করতে হবে এই আর কি ঠিক আছে আমার মনে হচ্ছে সবাই প্রশ্ন করে ফেলেছেন তো আজকে আমরা এতটুকুই রাখি কি বলেন নিসার ভাই জি ইনশাল্লাহ সেটাই আর আপনারা যত দ্রুত ফার্স্ট লার্ন করবেন তত দ্রুত কিন্তু আমরা অন্য টপিকে যেতে পারবো এবং ভিডিও এডিটিং এর কিন্তু এটা একটা টোটালি ক্রিয়েটিভ সেক্টর এখানে অনেক সেকশন রয়েছে যেগুলো আসলে দশ বারোটা ক্লাসে কাভার করা খুবই টাফ তো আপনারা যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুত আপনারা বেশি বেশি কিছু শিখতে পারবেন এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন ঠিক আছে তো ঠিক আছে ভাই দোয়া করবেন আমাদের জন্য আর আজকের ক্লাস আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ ঠিক আছে আগামী সপ্তাহ শনিবারে দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু